আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমরা বান্দরবন থেকে কাপ্তাই হ্রদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাপ্তাই হ্রদের অপূর্ব সৌন্দর্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন লাইক ও শেয়ার করবেন প্লিজ ট্রিপের ভিডিও যারা দেখেন নাই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে দেখে আসতে পারেন নিয়ে যাচ্ছি মানে চিটাঙ্গের ভাষায় বলে সাম্পান সাম্পান নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে রাঙ্গামাটিতে ওখানে কটা স্পট আছে স্পট দুর্গ তোমাদের কেমন লাগছে অলরেডি চলে এসেছি পলওয়েল পার্ক আপনার রাঙ্গামাটি এই যে দেখছেন নেম প্লেটটা এখন আমরা এখানে ঘুরবো ঘুরে টুরে তারপরে ছবি তুলবো ভিডিও করব তারপর আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত ভালো থাকেন আর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন রাঙ্গামাটির কয়েকটা স্পট